সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি জেবি কো একটি সিআরটি টিভি নিয়ে তো কাস্টমার এই টিভিটি অনেক পুরাতন কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করছে এখন বলতেছে যে কাস্টমার যে টিভিটি পপু গড় একটা শব্দ হচ্ছে কিন্তু সাউন্ড পিকচার কিছুই আসতেছে না তো আমরা এখন এটাকে রিপেয়ারিং করব আপনারা আমার সাথেই থাকবেন তো আমরা প্রথমত এটা লাইনটা দিব আসলে কি গুগু করে না কি করে আমরা একটু দেখবো তবে দেখতে পারতেছেন একটা টিভির একটা গুগু একটা শব্দ আছে তো আমরা এটা একটা খুলবো খুলে দেখি তারপর এটার কি অবস্থা প্রথমতে আমরা নাটগুলো খুলে নেব স্ক্রুগুলো খুলে নিচ্ছি আসলে এটা তো দোকান সবসময় কাস্টমার যাতায়াত করতে থাকে বাইরেও কিছু শব্দ দূষণ আসে আর আমি আপনাদেরকে একবারে সরাসরি কাজগুলি দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও থেকে এই কাজগুলি শিখে নিতে পারবেন আর আমরা প্র্যাকটিক্যালি ট্রেনিং দিয়ে থাকি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এক নং সাইটনল মতলব উত্তর চাঁদপুর সাইটনল লঞ্চঘাট নেমেই বললেই চলবে যে Sabuj electronics engineering works and technical training সেন্টারে যাব তাহা হইলেই গাড়িওয়ালারা নিয়ে আসবে তো আমরা পুরো ব্যাককাবারটি খুলে নিচ্ছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটার পিছনে ব্যাককাভারের যেই স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা মনে সম্ভবত ভেঙে গেছে তাই একটু কষ্ট হলো খুলতে তো ইস্টানের পরিবর্তিতে আমরা এখানে একটি অন্য কিছু ব্যবহার করব যাতে করে টিভিটি দাঁড়ায় থাকে তো এটাও হচ্ছে না আর একটু উষা কিছু দিব তো দিয়ে দিলাম করিস না রে টিভি করিস না মজা করলাম টিভির সাথে আসলে টিভি পড়ে গেলেই শেষ পিকচার ভেঙে যাই তো আমরা সব কিছু নাটগুলি খুলে নেব এবং সমস্ত কানেক্টি খুলে নেব শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটা ছাড়া তো আমরা দেখতে পারতেছেন আপনারা টিভি যে কেএল ওয়াই ব্যবহার করা হয়েছে প্লাস আরও অনেকই রিপেয়ারিং করা হয়েছে তারপরও আমরা এটা দেখব এখন আসলে এটার কারণটা কি কি কারণে এটা প্রবলেম তো টিভিটা অনেকই পুরাতন আমরা এই কানেক্টিকটাও চেঞ্জ করে নেব কারণ কি তারটা অনেক ছোট আমাকে মানে বিনষ্ট হয়েছে গা তো আমরা এখন এটার ভোল্টেজগুলো মাপবো তো প্রথমত আমরা আমরা না ভাই আমি একটা ওই হ্যাঁ, হ্যাঁ। তো আমরা প্রথমে ইনপুট ডিসি ভোল্টেজটা মাপবো তো ইনপুট ডিসি ভোল্টেজ ওকে আছে আপনারা দেখতেই পারতেছেন আসলে ইনপুট ডিসি ভোল্টেজটা ঠিক আছে এখানে সাড়ে তিনশো ভোল্ট ওকে আছে তো আউটপুট এখানে আউটপুট ভোল্টেজটা ওকে নেই আউটপুট ভোল্টেজ মাত্র বিশ বোল আছে তো আমাদের ইনপুট পাওয়ারই প্রবলেম তো তার আগে আমরা অন্য একটু কাজ করব আমরা আবারও ভোল্টেজটা মাপ দিব তারপরও ভোল্টেজ আসছে না আমরা প্লাইব্যাক রেজিস্ট্যান্সটি চেঞ্জ করে সরি মানে এক পিন খুলে নিলাম যাতে করে যদি প্লাইব্যাক শর্ট থাকে কোনো ট্রানজিস্টার শর্ট থাকে তাহলেও অনেক সময় ভোল্টেজ মিচিং বা মার খেয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা ভোল্টেজটি মাপার জন্য আগে রেজিস্ট্যান্স তা রেজিস্টারটা চেঞ্জ করে নিলাম সরি রেজিস্ট্রেন্টের একটা পিন খুলে নিলাম তারপর আমরা আবারও দেখব আমাদের ইনপুট ভোল্টেজটা ঠিক আছে কিনা কিন্তু এখন আমরা দেখতে পারতেছি আমাদের ইনপুট ভোল্টেজটা সে আগের মতনই আছে কিন্তু আউটপুট ভোল্টেজ নাই তাহলে বোঝা গেছে যে এটা যে কে এল ওয়াইটা লাগানো ছিল ওই কে এল ওয়াইটাই চেঞ্জ করে দিলেই আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো আমরা এখন কেএল ওয়াইটা রিমুভ করব আসলে সাধারণতভাবে কেএল ওয়াই অনেক ডিভাইসে টিকে খুব কম আবার কোনো ডিভাইসে অনেকই ভালো টিকে তো এই কেএল ওয়াই নিয়েই মেকানিক্সদের বিভিন্ন প্রকার ভিডিও রয়েছে তো এই কেএল ওয়াই আসলে একটি জটপট কাজের জন্য এই হলো কেএল ওয়াইটা এটার আইসিটা আসলে নষ্ট হয়ে গেছে তো এই কেএল ওয়াইটা লাগালেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আর কেএল ওয়াই অনেকে হয়তো লাগাতে সহজেই পারেন আর এটা একটা সহজ কাজ সম্পূর্ণ কারণ ওয়াই লাগাইলেই আর খুললেই আপনার টিভিটা ওকে আর যদি অরিজিনালভাবে পাওয়ার সাপ্লাইয়ের কাজ করতে যাওয়া হয় তো সেক্ষেত্রে অরিজিনালভাবেই করা যায় কিন্তু একটু সময় লাগে তো আমরা যেহেতু এটা ওয়াই দিয়েই করা রয়েছে তো সেক্ষেত্রে আমরা ওয়াই দিয়েই আমরা কাজটা করব তো তার আগে একটু স্কিপ করে নেই যাতে করে আমি ওয়াইটা সংগ্রহ করেই আমি আবার আপনাকে ভিডিওটা দেখাচ্ছি তো আমরা একটি নতুন কেএলওয়াই এনেছি এই ওয়াইটা আমরা এখন এটার ভিতরে সেট করব আশা করি সেট করলে আমাদের টেলিভিশনের যেই প্রবলেমটা সেরে যাবে তো আমরা ওয়াইটা আবার খুলে নিলাম এটার ভিতরে রয়েছে তিনটি তার তো দুইটা তারই লাল এবং কালা মানে রেড অ্যান্ড ব্ল্যাক আর যেই তারটা রয়েছে ওইটা আমাদের প্রয়োজন হয় না তো আমরা এই লাল মানে রেড অ্যান্ড ব্ল্যাক এই কেএল ওয়াইটি লাগাবো তো রেড যেই তারের লেগটি এটি আমরা লাগাবো টেন্ডেস্টার ইনপুট তিনশো পঞ্চাশ ভোল্টের জায়গায় আর বাকি যেই ব্ল্যাক এই ব্ল্যাক তারটি আমরা লাগাবো শুধুমাত্র গ্রাউনে তাহা হলেই আমাদের এই কেএল ওয়াইটি লাগানো কমপ্লিট তো বিয়ার্স আমরা এখন লাগাইতেছি আপনারা একটু দেখেন আশা করি আমাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজগুলো আপনাদের দেখতে ভালো লাগবে এবং আপনারা নিজেরা চাইলেও এই কাজগুলো করতে পারবেন অতি সহজে তো আমরা প্রথমত গ্রাউন্ড তারটি লাগাই নিলাম দ্বিতীয়তে আমাদের এই রেড তারটি লাগাই নিতে হবে যারা সিআরটিওলা বাইরে আছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কারণ পাওয়ার সাপ্লাইয়ের এই ধরনের এই প্রবলেমটা হলে এই কাজটি আমরা রেড যেই আপনারা দেখতে পারতেছেন আমাদের যে রেড টেন্ডেস্টার ইনপুট যে ভোল্টেজটা তিনশো পঞ্চাশ বোল বা তিনশো বোল বা চারশো বোল বা আড়াইশো বোল অনেক সময় থাকে তো সেখানে আমরা লাগাই নিলাম তো আমরা এখন এটার সেপারেট সেট করব সেপারেট সেট করে হিটসিংয়ের সাথে সংযুক্ত করব তো আমরা এখন দেখতে পারতেছেন আমরা সেপারেট লাগাই নিলাম এবং সেপারেট লাগানোর পরে যে নাটটি আছে সেটাও লাগাই নিলাম এখন এটা আমরা টাইট করব তো ভিউয়ার্স এটা যখনই আপনারা কাজটা করবেন সেই ক্ষেত্রে কোনো মতেই যাতে হিট সিংয়ের সাথে আপনার ট্যান্ডেস্টার যে হিট সিং আছে আউট হিটসিংয়ের সাথে যাতে ওই হিট সিংটা কখনোই না লাগে শর্ট না হয়ে থাকে যদি শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পাশটি কেটে যাওয়ানোর সম্ভাবনা অনেকটাই থাকে তো যদিও ভিডিওটা যেহেতু এডিট এডিট হয় না আমাদের ভিডিওগুলি সেক্ষেত্রে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখাতে থাকি এখন আমরা সেই লাইনটি দিব এবং লাইনটি দেওয়ার পরে আবারও ভোল্টেজটি মেপে নিব যে দেখি আমাদের এখন ভোল্টেজটি কত আছে তো তো আমরা দেখতে পারতেছি এখানে আমাদের যে এই আউটপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে তো ওকে হয়ে গেছে এখন একটু ভোল্টেজের মাত্রা আমরা কমিয়ে নেব কিন্তু ভোল্টেজটা একটু বেশি দেখাচ্ছে তো আমরা এটার যে বিয়ারটি আছে এই বিয়ারটি আমরা ঘুরিয়ে কমিয়ে দেব এবং যে ভোল্টেজটা যেই রেজিস্ট্যান্সের লেগটি আমরা খুলেছি সেই রেজিস্ট্যান্সের লেগটি আমরা আবার পুনরায় লাগিয়ে দেব তো লাগিয়ে দিলেই আমাদের কাজটি এখানেই সম্ভবত শেষ যেটা জটপট কাস্টমারদের জন্য জটপট একটা কাজ যদি জানা থাকে সহজেই আপনারা কাজটি করে নিতে পারবেন আর যদি জানা না থাকে যে কিউএল ওয়াই কিভাবে সেট করতে হয় তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটির মধ্যে আমি মাঝখানে বলে গেছি কিভাবে সেট করতে হয় সহজে আপনারা কাজটা করে নিতে পারবেন তো আমরা এখন আবারও ভোল্টেজটি মেপে নেব দেখি আউটপুট ভোল্টেজ লাগানোর পর ভোল্টেজের মাত্রা কোথায় গিয়ে দাঁড়ায় তো আমরা আবারও মাপতেছি তো এখন আমাদের আউটপুট ভোল্টেজের মাত্রাটি সম্পূর্ণ ওকে আছে হ্যাঁ। শুধুমাত্র আমাদের সেটটি সম্পূর্ণ ওকে হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সেটটি সম্পূর্ণ ওকে হয়ে গেল আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আরও তার আগে আমরা আর একটু ভোল্টেজ মেপে নেই যার অন্য কোথাও কোনো প্রবলেম আছে কি না তো আশা করি দেখতেছি যে আমাদের আর অন্য কোথাও কোনো প্রবলেম নেই আমাদের সমস্ত প্রবলেমগুলোই সফট হয়ে গেছে এক নিমেষেই তো যেহেতু এটা পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম তো পাওয়ার সাপ্লাই যদি সাধারণতভাবে বিভিন্ন পার্টস লাগানোর পরেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই কে এল ওয়াই ব্যবহার করতে পারেন আর যদি আপনি পাওয়ার সাপ্লাইয়ের ভালো কাজ জানেন তো সেই ক্ষেত্রে আপনি পাওয়ার সাপ্লাইটি অরিজিনালভাবে ওকে করে নেওয়াটাই উত্তম কেননা যদি এটা বেশি দিন টিকবে না ভালো রেজিস্ট্রেশনও দেয় না এটা হলো ঠেকা কাজের জন্য আমরা মেকানিক্স যারা আছে তারা ব্যবহার করে তো এটা পূর্বের থেকেই লাগানো ছিল তাই আমি এটাকে পুনরায় লাগাই দিলাম নচেত আমি এটাকে কাজ করেই দিতাম পাওয়ার সাপ্লাইয়ের পুল্লি কাজটি আপনাদেরকে দেখাই দিতাম তারপরে আমার আগামী ভিডিওতে এই সিআরটি টিভি পাওয়ার সাপ্লাই নিয়ে একটি ভিডিও থাকবে আমরা করব তবে সেটা কিছুদিন পর আসলে দোকানের ভিতর বিভিন্ন কাজের কাস্টমারের ঝামেলা থাকে সেক্ষেত্রে সময় হয় না যে আপনাদেরকে ভিডিও করে ফুললি দেখাবো তো আমাদের সম্পূর্ণ কাজটি এখন ওকে হয়ে গেল মাত্র পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে আমরা এখন এটার যেই ডিস সংযোগ সেটা লাগিয়ে নেব আপনারা দেখতেই পারতেছেন হয়তো দেখতে পারতেছেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে নিই কিন্তু জমলো কিভাবে থেকে জল বেরোয় না না ওটার মধ্যে যে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা দেওয়া হয়েছিল ওটাতে জলটা একটু ভোল্টেজটা বাড়িয়ে নিতে হবে ছিল নারকল একটা সুন্দর ময়েশ্চার বেরিয়ে এতে ফলে ভেতরটা নরম হবে আশা করছি হ্যাঁ চলো খেয়ে দেখি একটা তো ফ্রাইং প্যান থেকেই তো আমরা সম্পূর্ণ ভোল্টেজটি কমপ্লিট করলাম এখন আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো এটা কোনো ফেক ভিডিও নয় এবং এখানে এই কাজটার মধ্যে আমরা কোনো দুই নাম্বারই করিনি বিশেষ করে আমি যতগুলো কাজ করে থাকি সম্পূর্ণ শর্ট এবং সলিড কাজ করে থাকি তো কাস্টমার যার কারণে আমার কাছে মোটামুটি আসে আমরা এখন আবারও এই শিকড়টি লাগাবো আমরা দেখতে পাচ্ছেন আমাদের টিভিডি সম্পূর্ণ ওকে হয়ে গেল এমনিভাবে আপনারা এই কাজগুলি করতে পারেন তো যারা প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে চান আমরা প্র্যাকটিক্যাল ট্রেডিং দিয়ে থাকি এবং বিভিন্ন ফ্যাক্টরিতেও আমরা ইলেক এবং পরিবারবর্গদেরকেও ভালো রাখবেন নিজের ভবিষ্যতের দিকেও একটু খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম